হিস্ট্রি মতে আমি নিজেকে যতটুকু চিনি কশ্চিনকালেও বর্তমান এই দেশ এই গভর্নমেন্ট তাদের এগেনস্টে আমি সরাসরি কোনো কথা কোনোদিন বলিনি আমি নিজের মিডিয়া দিয়ে কোনোদিনও একটা ডলার কামাই করিনি আজ পর্যন্ত আমার অফিসিয়াল চ্যানেলে কোনোদিন কোনো অ্যাডসেন্সের কাজ পাবে দাওয়ার শুরু থেকেই আমি উম্মার ঐক্য নিয়ে কথা বলেছি মানুষকে কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেছে বর্তমান প্রেক্ষাপটের ফিতনাগুলো নিয়ে কথা বলেছি আলহামদুলিল্লাহ আমি জায়নিস্ট মুভমেন্ট নিয়ে কথা বলেছি পেট্রো ডলার নিয়ে কথা বলেছি পশ্চিমা সভ্যতার আগ্রাসন নিয়ে কথা বলেছি আলহামদুলিল্লাহ রিবা এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরেছি ক্রিপ্টোকারেন্সি পেপার মানি এগুলোর কথা বলেছি আমার শুরু থেকে আমি মুসলিম উম্মার যুবকদের যে বর্তমান সমসাময়িক ফিতনাগুলো এগুলি নিয়ে কথা বলেছি তাদের অধঃপতনের কারণগুলো নিয়ে কথা বলেছি তাদের এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলেছি এবং তাদেরকে কোন কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে এইগুলো নিয়ে কথা বলেছি কিন্তু আমার আমার হিস্ট্রি মতে আমি নিজেকে যতটুকু চিনি কোশ্চিনকালেও বর্তমান এই দেশ এই গভর্নমেন্ট তাদের এগেনস্টে আমি সরাসরি কোনো কথা কোনোদিন বলিনি যদি কোনো কিছু কোরআন এবং সুন্নার দৃষ্টিতে নাজায়েজ হয়ে থাকে সেই বিষয়টা হয়তো তুলে ধরেছি যে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম ইসলামের সাথে যায় না বা মাদকদ্রব্যের প্রচলনটা ইসলামের সাথে যায় না এগুলো নিঃসন্দেহে কোনো রাষ্ট্রবিরোধী কথাবার্তা নয় এবং এই প্রচার আমি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম ফেসবুক ইউটিউবিং সবাই প্রচার করেছে আমার নামে যে অফিসিয়াল চ্যানেল আছে ইউটিউবে এখানে কখনো দেখবেন না ভিডিও চলছে এবং অ্যাডভার্টাইজ দেখানো হচ্ছে কোশ্চিনকালেও দিনের লেকচার বিক্রি করে আমি কখনো খাইনি শত শত মিডিয়া হয়েছে যারা আমার লেকচারগুলো প্রচার করেছে কেউ কেউ ভালো উদ্দেশ্য করেছে কেউ খারাপ উদ্দেশ্য করেছে এবং এর কল্যাণের যে ক্ষতি আমাকে বেশি পোহাতে হয়েছে ক্ষতিগুলো কি পরিমাণে ছিল সেটা আমি জানি আপনি জানেন না এর পরেও আমি অ্যাক্সেস দিয়েছি সহানুভূতিশীল হয়েছি এবং তাদেরকে অ্যাক্সেস দিয়েছি ঠিক আছে আপনারা প্রচার করবেন কোনো সমস্যা নেই রেকর্ড করবেন হুবাহু যে কথা বলেছি এডিট না করে কাটছাট না করে প্রচার করবেন এবং আপনাদের প্রচারটা হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমানতদারিতার সাথে এতটুকু বলেছে এর পরেও এত কিছুর পরেও রিসেন্ট সময়গুলোতে দেখা গেল যে কোনো একটা বক্তব্যের কোনো একটা খণ্ডিত অংশকে নিয়ে অথবা বুঝাতে চাচ্ছি একটা সামলাইন দিয়ে রেখেছে আর একটা অথবা এমন কথা আদৌ বলেনি যেগুলো সামলাইনে দিয়ে ভিউজ বাড়ানোর জন্যে তার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যে ডলার কামাই করার জন্য তারা ইসলামের সাথে গাদ্দারি করেছে এবং সর্বশেষ যা হয়েছে এরপরে আমি যে কয়টা মিডিয়ার নাম বলেছে বা যেগুলো আমাদের পরিচিত ভাইদের মিডিয়া যাদের যারা আমাদের কাছে পরীক্ষিত তাদের মিডিয়াগুলো ছাড়া অন্য কোনো মিডিয়া এরপর থেকে আমি আর আলাও করবো না ইনশাআল্লাহ আপনাদেরকে আমি থামলাইন দেখাচ্ছি এই যে থামলাইন এখানে লেখা আছে যে আমি নাকি বলেছি নারুজবিল্লাহ যে প্রধানমন্ত্রীর জেলে যেতে হবে আবু তহার নতুন ভবিষ্যৎবাণী কোনোদিন আমার লেকচার এমন কথা শুনেছেন আমার অডিয়েন্স লক্ষ লক্ষ ভিউয়ার্স আছেন বাংলাদেশে আছেন না কোনোদিন আমার মুখ থেকে এমন রাষ্ট্রবিরোধী কথাবার্তা শুনেছেন আমি তার নাম পর্যন্ত কোনো উচ্চারণ করেছি এই ইউটিউবারের কাজ কি জন্যে because of your views ninety K views বারো ঘন্টা বারো দিনের মধ্যে নব্বই হাজার মানুষ এটা দেখেছে এটা যখন প্রশাসনের কাছে যাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবে তারা কি এই কথার সত্যতা মিথ্যা যাচাই করতে আসবে এই ব্লেমটা কার উপর যাবে এই ব্লেমটা কার উপর যাবে এই ব্যক্তি উম্মর উপকার করলো না ক্ষতি করলো এখন আপনি বলেন যে এ ধরনের মিডিয়ার সাথে আমার কি করা উচিত নিজেই বলেন এই মিডিয়ার নাম তাওহিদ তাওহিদ টিভি আমি আমার ভাইদেরকে বলেছি এই ব্যক্তিকে খুঁজে বের করতে প্রয়োজনে আমি নিজের নামে মামলা দিব ইনশাল্লাহ এরকম যত মিডিয়া আছে এই মিডিয়াগুলো সম্পর্কে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এদের এজেন্ডা হচ্ছে উম্মর নক্ষত্রগুলো যেন দিন দিন হারিয়ে যায় এই এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছে এরা এতে করে একটা শান্তি স্থিতিশীল পরিবেশের মধ্যে তারা অস্থিতিশীলতা তৈরি করতে চায় পরীক্ষিত মিডিয়াগুলো বাদ দিয়ে অন্য কোনো মিডিয়া এরপর থেকে আমি আর দিন অ্যালাউ করবো না ইনশাল্লাহ আমি এটা করতে বাধ্য হলাম আপনারাও জানেন আমি এমন ছিলাম না এ ধরনের কার্যকলাপের কারণে আমি এরকম করতে বাধ্য হলাম আমাকে ব্লেম করবেন না ব্লেম যারা যারা যাদের প্রাপ্য তাদেরকে গিয়ে করুন আল্লাপাক আমাদেরকে এ ধরনের দাজ্জাল এবং কাজদাব থেকে হেফাজত করুন আমিন